ঘটনা শুরু আমি বাসায় ফেরত আচ্ছা, আমার সাথে অন্যায় হয়েছে বিচার চাবো না হ্যাঁ। তোমার সহকর্মী আমাদের কাছে কি সেটা এখন ইয়ে নামাই দিব না না বন্ধ করে দিই বলো আমার সাথে অন্যায় হলে আমি বিচার চাবো না এতক্ষণ সব বললাম তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে কি হয়েছে ভাই আমার মারেন আমার ফেলেন না কেন হ্যাঁ, বলা শেষ না ভাই আমার আপনার চাওয়াটা কি আমি বিচার চাই আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই তাহলে কি আপনি মামলা করবেন কে নিবে আমার মামলা বুধবার হয়েছে ঘটনা বৃহস্পতিবার আপনি গিয়েছেন সবই এখন আমাদের বলতে লাগে এগুলা বলেন তো ঠিক আছে ভাই আপনি শেয়ার একটা মানুষ মেন্টাল আপনি বুঝতেছেন বারবার তো শেয়ার করবেন না বুঝতেছেন ব্যাপারটা একটু বলতে দেন আপনারা যতবার ই করছেন সমস্যা আপনি একটু যদি নামটা বলতেন কে আপনার অভিযোগ ছিল কার বিরুদ্ধে আপনি কি বিচারটা চান এটা একটু বলেন আমাদের অভিযোগটা কার বিরুদ্ধে ওই ব্যক্তিকে আপনি চেনেন কিনা আচ্ছা আমি একটা কথা বলি এই কথাগুলিও বলেছে আপনারা যারা রেকর্ড করেছেন সবাইকে শেয়ার করে দেন আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কারণ এই নিজের একটা কথা কি বারবারও বলবে বারবার বলতে ভালো লাগে আপনারা বুঝতেছেন না সে সিক এটা তো বারবার বলো দূরের কথা আপনি বারবার মনে করতে চাবেন এমন একটা ঘটনা আমরা জানি এগুলো আচ্ছা, আচ্ছা, এগুলো আমরা জানি বিষয় শুধু আপনি আপনার অভিযোগটা শেষ কথাটা বলি কি চান আমি সঠিক বিচার চাই হ্যাঁ, হ্যাঁ, আপনার অভিযোগটা কার বিরুদ্ধে আচ্ছা একটা বিষয় হলো যে আপনি যখন এখানে আসছেন একটা ফোন আসছিল আপনাকে কি এই সংবাদ সম্মেলনের যে আপনি বসছেন এই সময় কি আপনার কোনো ফোনের মাধ্যমে আপনাকে কি কেউ হুমকি দিয়েছে যে আপনি পরবর্তী যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আমাদেরকে খুলে বলতে চাচ্ছেন না আপনি সংবাদ বানাতে চান কেন ভাইয়া আপনি আমার ভাই না আপনার বোন রেপ হইতে চাচ্ছিল না না বিষয়টা হলো হ্যাঁ আমরা সেটাই জানতে চাচ্ছি এবং আপনাকে কি কোনো হুমকি দেওয়া হচ্ছে কিনা আপনি যদি সংবাদ মাধ্যমে জিনিসটা বলেন দেশের মানুষ জানতে পারবে আমরা আপনার ভাই হিসাবে আপনার সহযোগিতার হ্যাঁ। জন্য আমরা এত রাতে আপনার এখানে এসেছি আমরা তো আপনাকে হতাশ করার জন্য বা আপনাকে তাহলে আপনি নিউজ নিয়ে চলে যান না আপনি থাকেন আমার কোনো সিকিউরিটি হ্যাঁ। নাই

একটু আপনার নামটা কি বলেন আসলে অভিযোগ নাসিরউদ্দিন মাহমুদ ওনার পরিচয় কি জানেন আপনি আমি জানি না আচ্ছা। সে পরিচয় দিছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু ভাই কাছের মানুষ এবং সে আমাকে এটাও বারবার বলছিল যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয় যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল তখন সে বলছিল আচ্ছা, না না আমি বলবো আমাকে বলতে দাও বেঞ্জি আমার বেঞ্জিতে বাপ লাগে ডাক্তার তো বাপকে ডাকেন ধরে তিনশো টুকরা করে ভাষায় দিব সে কি একা ছিল নাকি সাথে আরো কয়েকজন নাসিরুদ্দিন দুজনের বিচার চান ভাই জিনিসটা সহজে বলেছে বিচার চান পুরো ঘটনা তো একসাথে চলে আসছে কি কোনো ট্রিপল কি কল হ্যাঁ, তারপর মনে হচ্ছে সংঘবদ্ধ মানে যারা টার্গেট মানে করে আছে মানে? সংঘবদ্ধ চক্র কি না কিছু মনে হচ্ছে বা যারা এখান থেকে নিয়ে গেছিল তাদের কোনো অভিযোগ আছে আমি কিছু জানি না ভাইয়া সন্দেহ হচ্ছে কি পুলিশের ভূমিকা নিয়ে একটু বলেন পুলিশের ভূমিকাটা আপনার কাছে ক্লিয়ার হয়নি কারণ থানা তো বলতে সাভার যদি বিরুলিয়া হয়ে থাকে বনানীতে সে ইয়া করছে অভিযোগ করছে উত্তরা পশ্চিম তারিখ ঘটনা বাংলাদেশ হ্যাঁ আমার মারেন না আমার মারেন ভাই একটু সাইড দেন আপনি আমাকে যে ক্যামেরাটা ধরছেন না ভাই ওই মুখটা খুঁজে তার ক্যামেরা তার সামনে তার তার সামনে ক্যামেরাটা ধরেন ওই মুখটাকে চেনান তার জাতির সামনে আপু বিষয় হচ্ছে যে আগে তো আমাদেরকে তার নাম পরিচয় এই ক্যামেরাগুলো জাস্ট ওই মুখটার সামনে ধরেন নাসিরউদ্দিন আহমেদ সে বোট ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট আমার বন্ধু বেঞ্জির আহমেদ আচ্ছা। এসব আমাকে বলছে আমি এটুকুই জানি দ্যাটস ওয়াই আমি বেঞ্জির ভাইকে আমি অনেক কানেক্ট করার অনেক চেষ্টা করছি আমি কথা বলার অনেক চেষ্টা করছি কিন্তু আমি ওয়ে জানতাম না আচ্ছা। মানে আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়দ খান পর্যন্ত দুদিন ধরে রিকোয়েস্ট করতেছি আমি গুলজার মামা আমার মামা হয় সম্পর্কে ডিরেক্টর সমিতির হ্যাঁ আমি তাকে বারবার হ্যাঁ সব ডিটেল বলছি আমি তাকে হ্যাঁ, আচ্ছা আমি দেখতেছি সবাই দেখতেছে আমি জানি না আপনারাও কি দেখছেন আচ্ছা। আমি না ভরসা হারাই ফেলছি আমি সরি না আমরা গণমাধ্যম কর্মী এখান থেকে যারা ছবি নিচে তারা নিশ্চয়ই তো প্রচার করবে সেটা তো আমাদের দায়িত্বটা আসলে আমরা পুরোপুরি পালন করার চেষ্টা করব এখন আপনারা আসলে আমরা সারা বাংলাদেশ না পৃথিবীর মানুষ পৌঁছাতে চাই আজকে আপনার সাথে যা ঘটেছে সহযোগিতা করার কারণে যেন না আজকে আমার আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার চার দিন টাইম লাগে আপনাদেরকে বলতে একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে না সেটা তো মানে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম প্রথমে থানা আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে কিন্তু কেউ কিছু করতে পারে নাই কিভাবে জানি আমি তো জানি না পরে মানে থানায় তো আর পরে হাসপাতালে গিয়ে কি আর থানায় গিয়েছিলেন আর পরের দিনে হ্যাঁ। তারা আমাকে বলছে যে স্যার দশটার সময় আসবেন মানে উচি সাহেব তারপর আমার আমার নাম্বার রাখা হলো আমার মামার নাম্বার রাখা হলো দীপমার নাম্বার তাকে ফোন করা হবে দীপমাকে বারবার বলে দিচ্ছে তারা যে আপনি ফোনটা কাছে রাখেন ফোন করা হবে কিন্তু কোনোভাবেই ফোন আসে না মানে আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাই দিন আগে সময় তোমাকে ফোন করার কথা চার দিন মানে কথা না কেউ বলে কিভাবে কথা বলবে ভাই বলতেছে তার মধ্যে আপনি কেন প্রশ্ন করতেছেন

আপনাকে হেল্প জন্য আসছে নিউজ দেওয়ার জন্য তো আসছে আপনাকে হেল্প করার জন্য আসছে আপনারা কেন ঝগড়া করতেছেন আমরা যাই আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা বলুন বলো বলো বলো বলো কত ভাই মানসিক ঠিক আছে আর কি জানতে চান বলেন তার কথা থানা থেকে আপনার সাথে আর বনানী বনানী বনানী থানা থেকে আপনার সাথে আর পরবর্তী কোনো যোগাযোগ করা হয়নি আমাকে বলছিল আমাকে ফোন করবে দশটা স্যার আসবে দশটায় আমার কেস নেওয়া হবে না কিন্তু কোনোভাবে আমাকে কোনো আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি আমি আমি খুব আশা নিয়েছিলাম তারা আমাকে হেল্প করবে কিন্তু আপনি কি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা জি মানে, আমি তো জানি না কালকে সকাল সকালে আমি আমি তো জানি না আমি পরক্ষণে বাজবো কিনা শুনছি শুনছি বলো হ্যাঁ। আমার মনে হয় আর দরকার নেই আপনি যখন গেছিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আপনি বিষয়টা জানেন কি না আপনি এখন বলেন আপনি একটু ক্যামেরা আপনার সামনে ঘুরলে আপনি বলেন যে আমাকে কিভাবে আমি দেখছি কিছু তো ওটাই বলছি যে আমার কোন লিখিত অভিযোগ কেন নেওয়া হয় একটু পিছনে মানে আপনি লিখিত অভিযোগ করতে চেয়েছেন না আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয়নি এখন আমার কেসি নেওয়া হয় না আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয় না আমি কোথায় যাব রোল রোল আপু সেই অভিযোগের কপিটা কি আমরা পেতে পারি আমি বলে দিছি অলরেডি আমি সব বলে দিছি ডিটেলে সব আমি তার সাথেই কথা বলার ট্রাই করছিলাম কোনোভাবেই পারিনি আমি সেটা কিন্তু স্ট্যাটাস ক্লিয়ার করে দিছি উনি ওনাকে সুন্দর একটা মেনশন

আপু আপনার বিশেষ কিছু বলার আছে আপনি কিছু বলতে চান বুঝতে পারছি আপনার আচ্ছা আপনারা যে ক্যামেরা অন করলেন আমাকে আমাকে কোশ্চেন করলেন আমি রিপ্লাই দিলাম নিউজ করলেন এটা কি এই পর্যন্ত শেষ কখনই না আমাদের দায়িত্ব দেশবাসীকে জানানো আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো প্রশাসনের উপর চাপ তৈরি করা সেই কাজটা আমরা আমাদের জায়গা থেকে করে যাচ্ছি এবং করছি আমরা হয়তো করব বাকি দায় দায়িত্বটা আসলে আপনি যেমন প্রধানমন্ত্রীকে বলেছেন অন্যান্য যাদেরকে বলেছেন তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আমরা আপনার সাথে আছি একটুকু আমরা কথা দিতে পারি কিন্তু আসলে প্রশাসনের ভূমিকা আপনারা যাওয়ার পরে যদি আমি আসলে আমার আমি ঘুমাইতে পারি না ভাই এই জিনিসগুলো খুলে বলেন আপনি অলরেডি আপনি আমার কোনো সিকিউরিটি নাই

ওনার নিজের মুখে কথা আমি তাকে চিনি না ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না প্রথমত আমার মনে হয় যেটা আনসার্টেন একটা প্ল্যানিং হতে পারে আমি আসলে জানি না মানে আপনারা একটু জানেন না কিছু জানেন না

আপনার মনের ভিতরে যেটা আছে সেইগুলো খুলে বলতে পারবেন আপনি ভয় পাবেন না নির্ভয় বলেন আপনি থানায় গিয়েছিলেন বারবার অভিযোগ দিয়েছেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন কেউ কোনো ব্যবস্থা নেয়নি তার মানে আপনার কি মনে হচ্ছে এই যে লোকটি কি অনেক শক্তিশালী বা অনেক ক্ষমতাশীল কিনা আপনার সংখ্যার জায়গাটা কোথায় এই বিষয়গুলো যদি আপনি চান যে আপনার মনের কথা বা আপনার সমস্যাগুলো আপনি চাইলে বলতে পারেন আমাদেরকে আপনি একটু প্লিজ থামাবেন ভাইয়া

একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড আপু একজন সাধারণ মেয়ে এভাবে সাপোর্ট পায় না আমরা যেভাবে ছুটে এসেছি রাতের বেলা জি আমি চার দিন ধরে একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ভাই আমাকে কেউ সাহায্য করে না একজন পরিমণি হিসেবে যখন আমি স্ট্যাটাসটা দিলাম হ্যাঁ। তখনই আপনারা আসছেন ওই যে বললাম সাধারণ মেয়ে প্রথম কোথায় যায় থানায় যায় থানা থেকেই তাকে প্রথম দমিয়ে দেওয়া হয় আপনি বুঝতেই পাচ্ছেন সাধারণ মেয়ের অবস্থা কি হয় বারবার বলতেছি ঘটনা যদি নিজের উপরে না ঘটে আপনারা কেউ বুঝবেন না ওই দিন পর্যন্ত ওয়েট করবেন পরিমাণে আরেকটু আমরা আপনার এই কান্নামাকার চোখ মুখ দেখতে চাই না আমরা চাচ্ছি যে আপনার সাথে ঘটনা ঘটিয়েছে তাকে সামনে আনতে আপনি তার সম্পর্কে কি জানেন সেটা বলেন কে সে আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা কখন জমতো আমি রে হওয়ার পরে জমতো নাকি আমার আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতেন কখন জমতো আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে আজ রাতে এই পর্যন্ত আমরা আপনার সাথে আছি যেখানে গেছি সবাই বসছে মিডিয়াকে জানাও না আচ্ছা দেখতেছি আমি চার দিন ধরে ওয়েট করে আছি পারি না এখন সব আপনারা আপনারা দেখেন বিষয়টা সত্যি তো আমি একা লুকা রাখতে পারবো না কেউ পারবে না পৃথিবীর আপনারা সত্যিটা খুঁজে হ্যাঁ।

যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারে না ওই জায়গা পর্যন্ত পৌঁছাই না আচ্ছা, পৌঁছায় না ভাইয়া আজকে আমি ভুক্তভোগী আমি জানি আপনি ওই পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে ঘটবে আপনি করেন না ওয়েট করেন না এখন আপনারা